হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অরুণ রায় পলাশ আর এ কে রয় ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাকে আপনি যারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে কিন্তু আমাদের সব থেকে অনেক প্রিয় একজন ভাই সৈকত ভাই ওনার আজকে নতুন একটা বাইক নিয়েছে আমাদের সুযোগ রাইডারজন থেকে দেখেন উনি কতটা এক্সাইটেড হ্যাঁ উনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ অনেক ভালো একজন বাইকারও ওনার নতুন একটা বাইকের আর কি সুজুকি যেটা দেখতে পাচ্ছেন S F FI ABS red colour উনি কিন্তু রেড কালার ছাড়া অন্য কালারই নিবেন না দেখেন কত যত্ন সহকারে ওনার নিজের বাইকটা নিজে অনেক সুন্দর করে সাজাইতেছে দেখেন আমি বললাম যে ভাই আমি একটু হেল্প করি চলেন কাজে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনি কাউরে দিয়ে একটু ফোলাই দেন আমি নিজে নিজে সাজাবো আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর করে কিন্তু দেখেন সাজাইতেছে নিজের ইচ্ছা মতন অ্যাকচুয়ালি ওনার মনটা অনেক ভালো মানে মানে কি বলবো অনেক ভালো মনের একজন মানুষ হ্যাঁ, পুরো ভিডিওটা জুড়ে দেখেন ওনার রিভিউ সহ দেখবেন যে অনেক গেস্ট আছে ওনার গেস্ট আসছে এখন তো মাত্র ফুল লাগানো হচ্ছে সকাল থেকে রাইডার জন্য উনি ওয়েট করতেছে উনি বাইকটা নিয়ে যাবে বলে ওনার আঙ্কেল আসতেছেন মন্ত্রণালয়ের সচিব উনি শুধুমাত্র ওনার জন্য আসতেছেন তারপর এখানে উপস্থিত ছিলেন হচ্ছে নাবিল যে হচ্ছে মোটরস আছে নাবিল যে হচ্ছে পরিবহন নাবিল পরিবহনের জিএম ছিল তারপরে সুজুকি রাইডারসনের যিনি হচ্ছে আর কি আমাদের মালিক উনিও কিন্তু এখানে উপস্থিত আছেন তারপর উনি ওনার আন্টি ছিল তারপর ওনার কাজিনরা ছিল সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল সবাই একসাথে মিলে কেক কেটে ওনার নতুন বাইকটা আর কি হচ্ছে মানে ওনার জন্য দোয়া দোয়া দিচ্ছেন সবাই হ্যাঁ অনেক মজা করে একটা কি বলবো সেলিব্রেশন করা হইলো ওনার নতুন বাইকের জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আর দেখেন কত সুন্দর করে সবাই সেলিব্রেশন আমি কোনোটাই পলাশ আজকে আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করা দিব উনি হচ্ছে একজন লিজেন্ড বাইকার আমাদের সবার প্রিয় সৈকত ভাই হ্যাঁ, মানে প্রায় ছয় মাস পরে তুমি মানে ওয়েট করে হচ্ছে Suzuki S F FI ABS red কালারটা রেড কালারটা ছাড়া অন্য কোনো নিবে না হ্যাঁ সেক্ষেত্রে শেষমেশ রেড কালার কালারটা পেয়ে গেল আর তার সাথে আরেকটু ধন্যবাদ জানাতে হয় আমাদের সরকার মানে বাইক থেকে অ্যাডভেন্স ফাউন্ডার শুভ্র সেন দাদা হ্যাঁ, উনি আসতে পারেননি বিশেষ কারণে শ্রীমন্দিরে আটকা করেছেন বা খুব শীঘ্রই আমাদের সেও চলে আসবে আমাদের কাছে আশা করা যায় আপনাকেও দিচ্ছি আমরা আমাদের ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন